আপনার একটি পুরাতন চ্যানেল রয়েছে আর আপনি চাচ্ছেন সেই চ্যানেলে কাজ করতে তো বন্ধুরা এই যদি হয় আপনার ইচ্ছা তাহলে আপনাদের জন্য আমার কিছু টিপস রয়েছে যে টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের চ্যানেলটিকে আরও ভালো মতো গ্রো করতে পারবেন আপনি রাইট ভিডিওটি ক্লিক করেছেন এবং আজকে আপনি একদম সম্পূর্ণ যা যা দরকার সেই ধরনের টিপসই পাবেন তো বন্ধুরা আমি হচ্ছে আকুল ভাই আর আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটি আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা রাইট বিদ্যুতে ক্লিক করছেন কারণ আজকে আমি আপনাদেরকে এরকম কিছু টিপস বা কথা বলবো যেগুলো আপনার জানা দরকার আপনার পুরাতন চ্যানেলটিকে গ্রো করার জন্য তো আপনার হয়তো চ্যানেল রয়েছে একটা চ্যানেল আছে যে চ্যানেলটাতে আগে কাজ করতেন মাঝখানে বেশ কিছুদিন আপনি আর কাজ করেননি এখন আবার চাচ্ছেন যে সেই চ্যানেলে কাজ করতে কিন্তু আপনি ভাবতেছেন সেই চ্যানেলে কাজ করলে ভিউস আসবে কিনা সাবস্ক্রাইবার হবে কিনা চ্যানেল গ্রো করবে কিনা তো বন্ধুরা হ্যাঁ এই ধরনের পুরাতন যে চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো কিন্তু অ্যালগোরিদমের কারণে হয়তো অনেকদিন কাজ না করার কারণে ইউটিউবের অ্যালগোরিদমের কারণে অনেক নতুন চ্যানেল তৈরি হওয়ার কারণে আপনার সেই ক্যাটাগরির ভিতর তো সেই ভাব সেই দিক দিয়ে ভাবতে গেলে আপনার চ্যানেল কিছুটা ওল্ড হয়ে যায় যার কারণে আবার আপনাকে গ্রো করতে অনেক কষ্ট হয় আর সেই গরুটা যেন দ্রুতই করতে পারেন সেই চ্যানেলে যদি আপনারা কাজ করতেই চান তাহলে গরুটা যেন তাড়াতাড়ি করতে পারেন সেই জন্য আজকে আপনাদেরকে কিছু টিপস দিব আর এই ধরনের চ্যানেলগুলো করার ক্ষেত্রে কাজ করা শুরু করার ক্ষেত্রে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নের অ্যান্সারও পেয়ে যাবেন এই ভিডিওতে চ্যানেল গ্রো করবে কিনা লোকে সাবস্ক্রাইব করবে কিনা এই চ্যানেলটা কি হিট করবে আমার খাতাটা কি বেকার যাবে কিনা আমার কাজ কষ্ট মেহনত এগুলো সব কি বৃথা হবে কি না ভিডিওর ভিউজ কি বাড়বে আমার কষ্টটার কি সফল হবে তো এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মনে থাকে বন্ধুরা চলুন আপনাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলো শোনার পর আপনি ডিসাইড করবেন আপনি এই চ্যানেলে কাজ করবেন কি না আর করলে কিভাবে করবেন আর এই জিনিসগুলো অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিব যে আপনার চ্যানেলটিকে আপনি আবারও ভাইরাল করতে পারবেন তো হ্যাঁ এই ধরনের চ্যানেলে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে আপনাদেরকে বলি যদি আপনার চ্যানেলটি অনেকদিন পড়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই চ্যানেলে কাজ শুরু না করে আপনি একটি নতুন চ্যানেল খুলে তারপর কাজ শুরু করতে পারেন কারণ জানেন ইউটিউবের অ্যালগোরিদম সবসময় আপডেট হয় প্লাস অনেক নতুন নতুন চ্যানেল আসে তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা হয়তো একটু র্যাঙ্কিংয়ে কমে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনি যদি নতুন চ্যানেল খুলে কাজ করা শুরু করেন সেক্ষেত্রে ভালো হয় তো তারপরেও যদি চান যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে ভিউজ আছে ভাইরাল গেছিল চ্যানেল তো আপনি ওই চ্যানেলেই কাজ করতে চাচ্ছেন তাহলে এই টিপসগুলো আপনার জন্য তো টিপস এক নাম্বার বা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো ভাইরাল গেছিল যে ধরনের ভিডিও ভাইরাল গেছিল ওই ধরনের ভিডিও বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে ট্রেন্ডিংয়ে আছে ওই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে হবে কাজ করা শুরু করতে হবে আর আপনার চ্যানেলে সবসময় কিন্তু ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করা শুরু করতে হবে কারণ ওল্ড এমনি ট্রেন্ডিং ছাড়া কোনো ভিডিও কাজ করলে আপনার চ্যানেলটা গ্রো অতটা হবে না তো অবশ্যই এক নম্বরে বললাম আপনাকে ট্রেন্ডিং বিষয় নিয়ে সবসময় কাজ করতে হবে আর আপনার ভিডিও যেগুলো ভাইরাল হয়েছিল ওই রিলেটেড ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করতে হবে এরপর ভিডিওটা কিন্তু আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে রাখবেন ভিডিওর লেন্থ বেশি করবেন না আপনি হয়তো ভাবতেছেন যে ভিডিও যদি দুই তিন মিনিটের হয় তাহলে ওয়াশ টাইম কেমনে পূরণ হবে তো এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই কারণ দশ মিনিটের ভিডিও যদি দুই মিনিট করে মানুষে দেখে সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কমে যায় আর যদি আপনার দুই মিনিটের ভিডিও সবাই এক দেড় মিনিট দেড় মিনিটের উপরে দেখে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে তো বন্ধুরা এই জন্য আপনাদের প্রথম দিকে আপনার ভিডিও লেন্থ কম রাখতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যে তো এটা হচ্ছে দুই নাম্বার এরপর তিন নাম্বারে ভিডিও আপলোড করার যে টাইম এটা রেগুলার ঠিক থাকতে হবে আপনি একদিন দেবেন সন্ধ্যায় একদিন সকালে একদিন রাত্রে এরকম না যেদি আপনি যে টাইমটা নির্ধারণ করবেন মানে আপনার চ্যানেলের ভিডিও আপলোড করার জন্য একটা রুটিন করবেন যে এই টাইমে আপনি ভিডিওটা আপলোড করে রাখবেন তো ইউটিউবে কিন্তু ভিডিও আপলোডের একটা ফিউচার আছে যে আপনি অনেক আগে ভিডিওটা রেডি করে রাখলে ওই টাইমে ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওটা পাবলিক করে দেবে বা আপলোড করে দেবে সেটা হচ্ছে শিডিউল করে রাখা যায় তো সেটাও কোড করে রাখতে পারেন যদি আপনি ভিডিও আগে করে রাখেন তো রুটিন করতে হবে মূলত আর ডেইলি ভিডিও আপলোড করতে হবে কারণ আপনার চ্যানেলটা অনেক র্যাঙ্ক কমে গেছে যার কারণে আপনাকে রেগুলার হতে হবে ডেইলি ভিডিও আপলোড করতে হবে প্লাস টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই একটু কষ্ট করতে হবে যেহেতু এটা ওল্ড চ্যানেল তো সেক্ষেত্রে এটা র্যাঙ্কিং করতে অবশ্যই একটু কষ্ট করতে হবে কিন্তু র্যাঙ্কিং ঠিকই হবে তো এরপর বলো ভিডিওর স্ক্রিপ্টের দিকে খেয়াল রাখবেন স্ক্রিপ্ট বলতে মূলত আমরা তো অনেকেই স্ক্রিপ্ট লিখি না তবুও স্ক্রিপ্ট বলতে হচ্ছে যে আপনি যে টপিক নিয়ে কথা বলা শুরু করছেন ভিডিওর লাস্টে গিয়েও যেন ওই টপিকের উপরেই আপনার কথাগুলো থাকে আপনি ধরলেন একটা টপিক নিয়ে কথা বলা শুরু করলেন অন্য টপিকে গিয়ে ওই ভিডিওটা শেষ করলেন সেক্ষেত্রে কিন্তু হবে না ভিডিওর টপিকের দিকেও খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এরপর এবং ফাইনাল যেটি বলবো আর এই টিপসটি অনেক কার্যকর একটি টিপস যারা ওল্ড চ্যানেল রয়েছে তাদের জন্য তো এই টিপসটা হচ্ছে আপনার চ্যানেলে যে টপিকের উপর ভিডিও বানান ওই টপিকের উপর শর্ট ভিডিও বানাতে হবে হ্যাঁ বন্ধুরা এখন আপনারা কিন্তু খেয়াল করছেন শর্ট ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয় তো আপনারা যদি আপনার ওল্ড চ্যানেলগুলোতে যদি কাজ করা শুরু করতে চান সেক্ষেত্রে শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকবে আপনার সেই ভিডিওগুলো আর ভাইরাল হলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেল র্যাঙ্কিং হওয়া শুরু করবে প্লাস আপনি অনেকগুলো সাবস্ক্রাইবারও পাবেন আর ওয়াচ টাইমও পেতে পারেন তো বন্ধুরা মোস্ট মোস্ট যেগুলো বললাম এই টিপসগুলো কিন্তু মোস্ট প্রয়োজন আপনাকে মেনটেন করে চলতে হবে অবশ্যই একটু কষ্ট করতে হবে কারণ এটা ওল্ড চ্যানেল আর আপনি যদি এই টিপসগুলো মেনটেন্স না করতে চান বা আপনি চান নতুন করে করতে সেক্ষেত্রে নতুন করে চ্যানেল খুলেও করতে পারেন তবে হ্যাঁ নতুন করে চ্যানেল করলেই ভালো হবে আর যদি আপনি একদম চান যে ওই চ্যানেলে কাজ করবেন সেক্ষেত্রে এই টিপসগুলো আপনার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও থেকে যদি অল্প একটু কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটিকে দেখে নেবেন আর এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন আর হ্যাঁ বন্ধুরা যারা এখন আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য